ওকে ভালো সবাইকে আমাদের থার্ড ভিডিওতে যে ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসিও নিয়ে সো আমি এটা এডিট করে অফ পেজ এসিও করে ফেলি আমাদের ইউআরএল আর কিওয়ার্ড একই থাকছে অফ পেজ এসিওর জন্য আমরা প্রথম ভিডিওতে মনে আছে বলেছিলাম যে ব্যাকলিঙ্ক খুব ইম্পর্ট্যান্ট গুগলের তো দুশো তিনশো র্যাঙ্কিং ফ্যাক্টর আছেই বাট অফ পেজ এসিওর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ব্যাকলিঙ্ক বলা যায় ব্যাকলিঙ্ক সত্তর আশি পার্সেন্ট ইম্পর্ট্যান্ট এবং এই কারণেই আমরা অফ পেজ এসিও যখন বলি তখন মূলত কথা বলি ব্যাকলিং কীভাবে পাওয়া যায় ওটার বিভিন্ন উপায় নিয়ে আবারও প্রথম ভিডিওর শুরুতে আমি যেরকম কিছু কমন ভুল ধারণার কথা বলেছিলাম যেগুলো আপনাদের ফিক্স করতে হবে অফ পেজ এসিওর ভিডিওর শুরুতেও আমি কিছু কমন ভুল ধারণা বলি যেগুলো আপনাদের ফিক্স করা উচিত প্রথমেই হলো গিয়ে চিপ লিঙ্ক যেগুলো সস্তা লিঙ্ক যেমন ব্লগ কমেন্ট করে পাওয়া লিঙ্ক বা ধরেন ইমেজ সাবমিশন করে পাওয়া লিঙ্ক বা ধরেন ফোরামের ভিতরে কোনো একটা পোস্ট দিয়ে পাওয়া লিঙ্ক এইসব লিঙ্কের ভ্যালু সেরকম আসলে নাই একটা লিঙ্কের ভ্যালু কিভাবে ডিসাইড হয় এটা আমি আপনাদের বোঝাই ধরেন এটা আমার ওয়েবসাইট ওয়েবসাইটটা সুন্দর হইল না বাট ধরেন এটা আমাদের ওয়েবসাইট আমি এখানে একটা বিড়াল এঁকে ফেলি তাহলে বোঝা যাবে যে এটা আমাদের ওয়েবসাইট বিড়াল ওকে সেটা আমাদের ওয়েবসাইট এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা র্যাঙ্ক করতে চাই তাহলে আমাদের দরকার ব্যাকলিঙ্ক তাই না সো ধরলাম এই সেকেন্ড ওয়েবসাইটটা আমাদের ব্যাকলিঙ্ক দিয়েছে এই ব্যাকলিংটার ভ্যালু কীরকম এটা আমরা কিভাবে বুঝবো এই ব্যাকলিংটার ভ্যালু তত বেশি যত এই ওয়েবসাইটটার অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আছে বোঝাতে পেরেছি আমি সো আপনাকে যদি ধরেন আপনি দুইটা ব্যাকলিঙ্ক পেজ ধরেন এটা আপনার ওয়েবসাইট আর আমি ধরি আমি যদি এটা জুম আউট করে ফেলি বেশি জুম আউট হয়ে গিয়েছে ধরেন হ্যান্ড পাচ্ছি না হ্যাঁ পেয়েছি সুম সুম সুম তো এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমাদের ব্যাকলিং দিয়েছে এই ওয়েবসাইটটার আরেক জায়গা থেকে ব্যাকলিং পেয়েছে তো আর আরেকটা ধরেন এটা আমাদের কম্পিটিশন ওকে এই কম্পিটিশনও এক জায়গা থেকে ব্যাকলিং পেয়েছে সেই ব্যাকলিংটা যেই পেজ থেকে পেয়েছে সেই পেজেরও আরেক জায়গা থেকে ব্যাকলিঙ্ক আছে এখন ধরেন আমি রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই এটা আমাদের কম্পিটিশন সি তো যদি এমন হয় আমার বিড়ালের ওয়েবসাইট আমি ব্যাকলিঙ্ক পেয়েছি ধরেন খুব পপুলার কোনো একটা বিড়ালের ওয়েবসাইট থেকে যেমন পপুলার বিড়ালের ওয়েবসাইট কি আছে ধরেন WebMD pets dot WebMD এটা খুব পপুলার একটা ওয়েবসাইট সো আমি ধরলাম আমি এই ওয়েবসাইটটা থেকে ব্যাকলিং পেয়েছি পেট ডট ওয়েব এমডি থেকে ওকে এখন এই এই যে যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আবার ব্যাকলিং পেয়েছে ধরলাম আমি আরও খুব ভালো একটা ওয়েবসাইট থেকে যেমন ধরেন এই ওয়েবসাইটটা ব্যাকলিং পেয়েছে আমি ধরলাম বিবিসি থেকে কথার কথা সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের যে এই যে যে ব্যাকলিংটা এই ব্যাকলিংটার ভ্যালু অনেক বেশি কারণ এই ব্যাকলিংটার যেই ব্যাকলিংক সেই ব্যাকলিংটা খুব পাওয়ারফুল অন্যদিকে ধরেন এই আমার কম্পিটিশন এ ব্যাকলিংক পেয়েছে সেম ধরলাম এ ব্যাকলিংক পেয়েছে ধরেন আমরা আরেকটা এক্সাম্পল নিই এখান থেকে happy cat site dot com ওখান থেকে ওকে এই ব্যাকলিং পেয়েছে হ্যাপি ক্যাট সাইট থেকে এই হ্যাপি ক্যাট সাইটটা আবার ব্যাকলিং পেয়েছে আমি ধরলাম ধরেন ক্যাট রিভিউ ডট কম এরকম কোনো একটা নর্মাল ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটটা কেউ চিনে না সেই ক্ষেত্রে দেখেন pets dot WebMD happy cat site দুইটাই popular site okay pets dot WebMD আমাকে ব্যাকলিং দিয়েছে হ্যাপি ক্যাট সাইট একে ব্যাকলিং দিয়েছে কিন্তু আমি র্যাঙ্কিং ভালো পাবো কারণ পেটস ডট ওয়েব এমডির ওই পেজটাকে আবার বিবিসি র্যাঙ্কিং দিয়েছে অন্যদিকে হ্যাপি ক্যাট সাইটের এই পেজটাকে র্যাঙ্কিং দিয়েছে ক্যাট রিভিউ ডট কম নামে আরেকটা পেজ যেটা যেটা অত পপুলার না সো সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল ব্যাকলিঙ্কের খুব ইম্পর্ট্যান্স আছে এই ব্যাপারটা আপনাদের অফ পেজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সো ব্যাকলিঙ্ক পাওয়ার বিভিন্ন উপায় আছে সো ব্যাকলিঙ্ক পাওয়ার উপায়ের জন্য আমি যদি আবার সব কিছু রিমুভ করে দিই রিমুভ করে আমরা যদি একটু চিন্তা করি ব্যাকলিং কিভাবে পাওয়া যায় একটু আগেই তো আমি আপনাদের বললাম যে চিপ ব্যাকলিং যেগুলো সস্তা ব্যাকলিং ওগুলো সেরকম দাম নাই সো এই হইল আমার ওয়েবসাইট আমি চাই ব্যাকলিঙ্ক পৃথিবীতে আরও হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে তাই না এসব ওয়েবসাইটের কাছ থেকে আমার ব্যাকলিঙ্ক নিতে হবে প্রথমেই নেওয়ার আগে মাথায় রাখতে হবে আমার ওয়েবসাইট যদি হয় ক্যাট নিয়ে আর আমি যদি ব্যাকলিঙ্ক নিতে যাই আইফোন নিয়ে একটা ওয়েবসাইট বানানো সেই ওয়েবসাইটের কাছ থেকে ওই ব্যাকলিঙ্কের কোনো মূল্য নাই ব্যাকলিঙ্ক সবসময় হইতে হবে রেলেভেন্ট রেলেভেন্ট মানে আমার ওয়েবসাইট যেই টপিকে ওই যেসব ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক নেব ওই সব ওয়েবসাইটও সেম টপিকের হইতে হবে তাহলেই গুগল বুঝবে যে না এই ওয়েবসাইটটা আসলে ইম্পর্ট্যান্ট এবং সেই ওয়েবসাইটটাকে তখন গুগল আরও ভালো র্যাঙ্কিং দিবে তো এই যে যে এইসব ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিঙ্ক নিব কিভাবে নেওয়া যায় প্রথমেই সবচেয়ে পপুলার যে মেথডটা সেটা হলো গেস্ট পোস্ট আমরা এইসব ওয়েবসাইটের কাছে মেইল করে বলতে পারি যে আমি তোমার ওয়েবসাইটে একটা ফ্রি আর্টিকেল লিখে দিব আমি তোমার ওয়েবসাইটে একটা ফ্রি আর্টিকেল লিখে দিব ইত্যাদি ইত্যাদি তার বদলে তোমার ওই যে আর্টিকেলটা আমি লিখে দেবো ওই আর্টিকেলটা থেকে আমি আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক নিব এটা হলো ফ্রি গেস্ট পোস্ট ওরা কেন রাজি হবে ওরা রাজি হবে কারণ ওরা ফ্রি একটা আর্টিকেল পেয়ে গেল আর সো এটা ওদের জন্য একটা লাভ ওরা একটা ফ্রি কন্টেন্ট পাইলো আমাদের জন্য লাভ আমরা একটা ব্যাকলিং পেলাম এটা হলো সবচেয়ে popular method guest post second যে মেথড অনেক পপুলার সেটা হলো স্কাই স্ক্রেপার যেটা আপনারা জানেন অনেকে স্কাই স্ক্রেপার কি এটা নিয়ে কথাবার্তা বলে স্কাই স্ক্রেপার নিয়ে আমি আর ডিটেল বলবো না কারণ আমাদের এই চ্যানেলে স্কাই স্ক্রেপার নিয়ে একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আছে যেখানে স্কাই স্ক্রেপার কী কীভাবে করে না করে ওটা নিয়ে ডিটেল আলোচনা আছে মেইন আইডিয়াটা হলো ধরেন আমি বেস্ট ক্যাট ফুডের জন্য র্যাঙ্ক করতে চাই প্রথম পজিশনে আমি দেখব প্রথম পজিশনে এখন কে আছে দেখে তারপরে আমি তাকে এই এই লিঙ্কটা যার যার কাছ থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে এই পেজটা এই ওয়েবসাইটটা সো প্রথমে আমি দেখব এই প্রথম স্কাই স্ক্রেপার মানে হলো উঁচা বিল্ডিং ওকে এটা মাথায় রাখবেন তো সবচেয়ে এই এই বেস্ট ক্যাট ফুড কিওয়ার্ডটার জন্য সবচেয়ে উঁচা বিল্ডিং কোনটা এই পেজের মধ্যে এইটা কারণ এটা সবচেয়ে উপরে র্যাঙ্কিং পেয়েছে তাই না সো আমি এই পেজে যাব প্রথমে প্রথমে যে এই আর্টিকেলটা পড়ব পড়ে আমি এর থেকেও ভালো একটা আর্টিকেল লিখবো আমার ওয়েবসাইটে ওকে আমার ওয়েবসাইট কোনটা এইটা ফেলাইন লিভিং ডট নেট ওই ওয়েবসাইটে আমি এই আর্টিকেলটা থেকেও ভালো একটা আর্টিকেল লিখবো এই আর্টিকেলটা থেকেও ইনডেপথ এই আর্টিকেলটা থেকেও বেশি বলা বেশি ওয়ার্ড কাউন্ট বেশি ছবি বেশি ভিডিও সব বেশি বেশি ভালো লেখে আমি যেটা করব এই আর্টিকেলটা যাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে তাদের কাছে যাব তাদের কাছে যেয়ে বলবো যে তুমি তো ওই আর্টিকেলটাকে ব্যাকলিঙ্ক দিয়েছিলা আমার আর্টিকেলটা আরও ভালো আমাকে একটা ব্যাকলিঙ্ক দাও ওটাই হলো স্কাই স্ক্রেপার সবচেয়ে উঁচা বিল্ডিংটাকে কপি করব তার থেকে উঁচা একটা বিল্ডিং বানাবো তারপর ওই বিল্ডিংটাকে যারা ব্যাকলিং দিয়েছিল তাদের কাছ থেকে আমি ব্যাকলিং দিব ওকে সো এই দুইটা মেথড গেল guest post backlink guest post এবং স্কাই স্ক্রেপার এছাড়াও আরও হাজার হাজার মেথড আছে আমি অফ পেজ ইসিওর ক্ষেত্রে আপনাদের রেকমেন্ড করব চেষ্টা করবেন খুব বেশি মেথড নিয়ে নাড়াচাড়া না করার যে কোনো একটা বা দুইটা মেথড সো প্রথমে চার পাঁচটা মেথড নিয়ে আমাদের বাকি অন্যান্য অনেক মেথড নিয়ে আমি কথা বলছি না কারণ প্যাসিভ জার্নাল ডট কমে অনেক আর্টিকেল আছে এসিওর ব্যাকলিঙ্কের বিভিন্ন মেথড নিয়ে এবং প্যাসিভ জার্নাল ডট কম ছাড়াও আরও হাবিজাবি অনেক জায়গায় আপনারা গুগল করলে এসিওর ব্যাকলিং কীভাবে পাওয়া যায় এই বিষয়ে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে মানুষজনের এবং এটা একটা গুগল সার্চেই পাওয়া যায় খুব জটিল ব্যাপার না পাওয়া আমি রেকমেন্ড করব আপনারা ওই সব হাজার হাজার যে রেজাল্ট পাচ্ছেন ওই সব ট্রাই করেন ট্রাই করে দেখেন কোনটা আপনাদের জন্য কাজ করে যেইটা কাজ করে শুধু সেটাই করবেন তারপর থেকে এমন না যে আপনি গেস্ট পোস্টও করছেন আপনি স্ক্রেপারও করছেন আপনি হারো থেকেও লিঙ্ক নিচ্ছেন আপনি ইনফোগ্রাফিক এসিও করছেন আপনি সব কিছু করছেন এরকম না শুধু যেইটা আপনার জন্য কাজ করে ভালো খালি ওইটাই করবেন বারবার যদি খালি ওইটাই করেন খালি ওইটাই ওইটাই মাল্টিপল করতে থাকেন তাহলে দেখবেন আপনার ব্যাকলিঙ্ক পাওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে এবং যদি আপনি বেশি ব্যাকলিং পান ইভেনচুয়ালি আপনার র্যাঙ্কিংও ইম্প্রুভ হতে থাকবে যদি ব্যাকলিংগুলো ভালো কোয়ালিটির হয় এই ছিল আমাদের অফ পেজের ভিডিও আশা করি আপনাদের এই তিন পার্টের ভিডিও সিরিজ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার আপনাদের কমেন্টের আর দেখা হতে থাকবে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে টাটা